আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও প্রীতি তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সামনে আজকে অনলাইন ক্লাসে আসতে পেরে অনেক ভালো লাগছে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ একটি ফিকা এবং আকায়ের তেলাসে আসবার আল্লাহ তৌফিক দিয়েছেন তো আজকের এই আকায়েদ ও ফেকা বিষয়টা তোমরা পরীক্ষার্থী দুই হাজার একুশ সালের ছাত্রছাত্রী তোমরা জানো এই বিষয়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন একটা বিষয় এটা আসলে বিষয়টা সহজ কিন্তু এটা পরীক্ষাটা দেয়া অনেক কঠিন যেমন তোমাদের এক কথায় উত্তর দিতে হয় আবার আকাইদ থেকে অনেক লম্বা করে উত্তরটা লিখতে হয় ফেকা থেকে দুইটা লিখতে হয় আখলাক থেকে লিখতে হয় তোমাদের উসুল ফেকা থেকে লিখতে হয় ইতিহাস থেকে লিখতে হয় তো এই জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক ক্রিটিক্যাল তো আজকে আমি তোমাদেরকে মানে কৌশল শিখাবো যে তোমরা অতি সহজ অতি সুন্দর করে সংক্ষিপ্তভাবে কিভাবে তোমরা উত্তরটা তোমরা লিখতে পারো এবং কিভাবে তোমরা উত্তরটা দিতে পারো তো ইনশাল্লাহ কোনো ভয় নেই আজকের ক্লাসে যারা তোমরা উপস্থিত তোমরা ভাগ্যবান তোমরা এমন সুন্দর কৌশল তোমরা শিখে ফেলবে অতি সহজে তোমরা উত্তরগুলো লিখে ফেলবে তো আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাসে যেই আকাই ফিকার যেই বিষয়টা আমি নিয়ে এসেছি সেটি হলো আজকে তোমাদের একটি প্রশ্নে এবং প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব তো তোমরা আশা করে মন দিয়ে শুনতে তো সবাই তোমরা হাতে খাতা নাও কলম নাও এবং তোমরা বই রাখো তো তোমরা বিশেষ করে আমার ক্লাস আমার কথার দিকে তোমরা বেশি মনোযোগী হবে আশা করি তোমাদের অনেক উপকার হবে তো আজকে তোমাদের যে প্রশ্নটা সেটি হলো আকায় শাস্ত্রের উৎপত্তি ও কমবিকাশের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো তো এই বিষয়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আকাশ শাস্ত্রের উৎপত্তি কমবিকাশ ইতিহাস তোমরা তো প্রশ্ন দেখি বই পাচ্ছ হ্যাঁ এতগুলো লেখা কিভাবে লিখবো না এখানে ভয়ের কোনো কারণ নেই একদম ইজি দেখো কিভাবে তোমরা প্রথমে বস প্রথমে তোমরা ভূমিকাটা লেগে ফেলবে ভূমিকাটা একদম সহজ ভূমিকা কি ভূমিকা হলো যে বিশুদ্ধ ইমানের জন্য সহি আকিদা ও নির্ভুল আমল অতি প্রয়োজন ইসলাম ধর্মে বিশুদ্ধ আকিদা ও বিশ্বাসের প্রতি দৃঢ় আস্থা রেখে আল্লাহ তালা ও তার রাসুল সাল আলী ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় জীবন গঠনের মাধ্যমে ইহকাল ও পরকালের সফলতা অর্জন একান্ত জরুরি নিচে নিচে আকাই শাস্ত্রের উৎপত্তি ও কর্মবিকাশের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করা হয়েছে তাহলে এখানে একদম সহজ কথা বইয়ের কোনো কারণ নাই ভূমিকাটা তোমরা নিজের মতো করে ছোট করে তোমরা লিখতে পারো এরপরে দেখো তোমরা সংক্ষিপ্ত আকারে দিতে হবে আকায়েদের পরিচয় এখানে আকাইদের পরিচয় চাইনি তারপর তোমাদের যে তোমরা আকাই সম্পর্কে এখানে লিখছো উৎপত্তি বিকাশ লেখছ ইতিহাস লেখছ আকায়দের পরিচয়টা তোমাদের সংক্ষিপ্ত করে দিতে হবে কিন্তু তোমরা বইয়ের মধ্যে দেখবে চারটা পাঁচটা সেখানে পরিচয় আছে কোনো প্রয়োজন নেই একটাই শুধুমাত্র তোমরা এই পরিচয়টা দেবে তো তোমরা যারা ভালো পারো তোমরা আরবিতে এবং বাংলাতে দুইটাই তো তুমি দিতে পারো যেমন আল আকায়েদু জাম উল আকিদা তোমরা জানো আকাইস আকেদা শব্দের বহু বচন ওয়াহিয়ামা আকাদা আলাইহিল কলব আকেদা বলতে আন্তরিক বন্ধনকে বোঝায় অফিল ইস্তিলাহি পরিভাষাই ও এলমুন ইয়াক্তাদিরু বিহি আলা ইসবাতিল আকায়েদিদ দিনিয়া বিইরাদিল হুদাজি আলাইহা দাফ ইশ শুবাহাতি আনহা পরিভাষায় যে এলম অর্জন করলে প্রকৃষ্ট দলিলের ভিত্তিতে দিনী আকিদা বিশ্বাসসমূহের প্রমাণ এবং এ বিষয়ে আরোপিত সন্দেহের অপনোদন করার যোগ্যতা লাভ করা যায় তাকে ইলমুল আকাইদ বলে তাহলে একদম সহজ তোমরা এর চেয়ে আর বেশি তোমরা দেবে না ঠিক আছে এবার তোমরা একটু সংক্ষিপ্ত পরিসরে লিখবা মানব জীবনে সহি আকিদার প্রয়োজনীয়তা মানব জীবনে সহি আকিদার প্রয়োজনীয়তা এটা তোমরা খুব ছোট করে তোমরা লিখবা তো বিশুদ্ধ আকিদার প্রয়োজনীয়তা শুধু মানুষের পার্থিব জীবনে সীমাবদ্ধ নয় এবং তা ওই চিরস্থায়ী জীবন পর্যন্ত প্রসারিত যে যে জীবনের কোনো শেষ নেই এবং কোনো সংকোচন নেই একদিক থেকে তা মানুষের দুনিয়ার বুদ্ধিভিত্তিক ও মানসিক সফলতার ভিত্তি অন্যদিক থেকে তার চিরস্থায়ী জীবনের সফলতার মূল বিষয় আর ইমান পৃথিবীর সমূহ প্রাপ্তির উপায় এবং শরীয়ত স্বীকৃত উপভোগের মাধ্যম তো তোমরা দেখো প্রয়োজনীয়তা একদম ছোট করে তোমরা এভাবে তোমরা এটা লিখে তোমরা শিখবা তোমাদের পরীক্ষার মধ্যে অনেক কাজে আসবে এরপর আমরা মূল আলোচনা চলে যাব যে আকাশ শাস্ত্রের উৎপত্তি ও কর্মবিকাশের ইতিহাস তো এই তোমরা বইতে দেখবা এই উত্তরটা যে কিভাবে যে দিয়েছে সেখানে কত লম্বা করে দিয়েছে তোমরা অবাক হয়ে যাবা তো তোমরা এত লম্বা করে এতগুলো পয়েন্ট দেওয়া দরকার নাই তোমরা সংক্ষিপ্ত করে কিভাবে উত্তরটা দেয়া যায় এইটা হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে উত্তরটা সুন্দর করে সংক্ষিপ্ত করে দিতে হয় আকাশ শাস্ত্রের এই ত্রুটিপূর্ণ ও সীমিত চর্চার কারণে অর্থাৎ যখন আকাশ শাস্ত্র ছিল না বা এটা ছিল কিন্তু স্বল্প পরিসরে ছিল এদেশের মুসলমানের আকিদা বিশ্বাসে রয়েছে মারাত্মক ত্রুটি বিশ্বাসের মধ্যে ত্রুটি থেকে গেলে যাবতীয় কাজের মধ্যে তার ক্ষতিকর প্রভাব প্রতিফলিত হতে দেখা যায় যেমন তোমরা জানো যে যখন আকায়েদের এটা শাস্ত্র ছিল না আকায়েদের এটা আলাদা কোনো হ্যাঁ এই বিষয় ছিল না তখন কিন্তু মুসলমানদের মধ্যে কি অরাজকতা সৃষ্টি হয়েছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন ছিলেন তখন তো সব ওহির মাধ্যমে সমাধান হয়ে যেত বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ইহকাল থেকে পর্দা করার পরে তখন খোলাফাই রাশেদার যুগ আসে তখন কিন্তু খোলাফাই রাশেদার যে সোনালী যুগ সেটা পতন হয়ে যায় এই মানুষের বিশ্বাস মানুষের আকায়েদের ত্রুটির কারণে হজরত উসমান দিয়ালানহ শাহাদত এটা কিন্তু পুরা আকাইদের উপর ভিত্তি হজরত আলী রাজি আল্লাহ খিলাফত কালে উসরির যুদ্ধ হয়েছে সিফিনের যুদ্ধ হয়েছে তোমরা জানো সালিসের ঘটনা নাহারাওয়ানের যুদ্ধ এবং মানুষের মাঝে নানা প্রশ্ন জাগে যে কে হক কে বাতিল কি মোয়াবিয়া হক নাকি আলী হক তাহলে কে হক হলে কে বাতিল এটা নিয়ে মুসলমানদের মধ্যে বিশাল সমস্যা মুসলমানগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় যেমন তোমরা জানো শিয়া রাফেজি খারেজি কদরিয়া মোতাজিলা জাহামিয়া জাবেরিয়া এভাবে মুরজিয়া এভাবে আরও দলে মুসলমান ভাগ হয়ে যায় এ কারণেই এখানকার মুসলমানদের মধ্যে কবর পূজা শিরিক বেদাতের মহামারী ছড়িয়ে পড়ে রাজনৈতিক সংঘাত এবং ফেরকাগত বিরোধ ইসলামের বিভিন্ন বিষয়ের উপর প্রচলিত বিতর্কে শত্রুতা ঘৃণা বিদ্বেষ অপবাদ ও সমালোচনার এমন ধ্বংসাত্মক বিষ ছড়িয়ে দিয়েছে আর যোগ হয়েছে বিজাতীয় যুক্তিবিদ্যা ও গ্রিক দর্শনের প্রভাব বিশেষ করে এসে আব্বাস যুগে আব্বাস যুগে খলিফা মামুন গ্রিক দর্শন ও যুক্তিবিদ্যার প্রভাব প্রভাবান্বিত হয়ে সেখান থেকে তারা মোতাজিলা ফেরকার বেশি কি হয়ে যায় তারা প্রভাবিত হয়ে যায় তোমরা জানো সেই সেই কালের মানুষের মধ্যে যে বিরোধ তার প্রতিফল এখনো পর্যন্ত আমরা বুক করতেছি শত বছর অতিক্রান্ত হওয়ার পরও আজ পর্যন্ত আমরা সেই তিক্ত ফল বুক করছি যে অবস্থা ও পরিবেশের মধ্যে আকাশ শাস্ত্রের উৎপত্তি কম বিকাশ অত্যন্ত কঠিন ব্যাপার তোমরা জানো এখনো পর্যন্ত আমরা মুসলমানদের মধ্যে কত দল ক্ষত ফিরকা এটা কেন হয় এটা হচ্ছে বিশ্বাসের ভিন্নতা এক এক মানুষ এক এক দল এক একটা বিশ্বাস করে এই জন্য মানুষের মধ্যে দল উপদল বিভিন্ন হম গোত্র বিভিন্ন শ্রেণী বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের যদি আমরা যদি আকিরা শুদ্ধ করে ফেলি তাহলে আমাদের মধ্যে আবার ঐক্য সৃষ্টি হবে মুসলমানদের সেই সোনালি যোগ আবার ফিরে আসবে তো প্রাথমিক যুগে এই শুধু আকাই শাস্ত্র আলাদাভাবে কোনো শাস্ত্র ছিল না এটা কোরআন এবং হাদিস ফিকা এলমুল কালাম সব মিশ্রিত ছিল যেমন তোমরা ইমাম জানো ইমাম আজম আবহানি হানিফা রাহিমাউল্লাহ তালা আলফিকুল আকবর তারই প্রমাণ তিনি আলফিকুল আকবর লিখেছেন সেখানে আলফিকুল আকবরের মধ্যে উনি ফিকা এলমুল কালাম হ্যাঁ এলমুল তাওহিদ এগুলো নিয়ে উনি আলোচনা করেছেন পরে এটা আস্তে আস্তে এই আমাদের আহলাসুল্নকল জামাত এবং বিজ্ঞ ইমামরা গবেষণার ফলে একটি আলাদা একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত হয় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাউল্লাহ তালা এর কোরআন সৃষ্ট কিনা এর বিতর্কের বরিষ্ঠ জবাব প্রদান করেন তোমরা জানো যে কোরআন সৃষ্ট কিনা এটা নিয়ে ইমাম আহমদ ইবিন হাম্বল উনি কোরআন এবং হাদিস দলিল ভিত্তিক এই বিতর্কের অবসান করেছেন যার কারণে তোমরা জানো ওয়াসিক বিল্লা ওনার হামলার শিকার হয়েছেন ওনার অত্যাচারের শিকার হয়েছিলেন ইমাম তাহাবি রহিমাহুল্লাহ আকিদাত তাহাবি রচনা করেন এবং প্রখ্যাত মিশরীয় পণ্ডিত বহু গ্রন্থ প্রণেতা শাহেখ মোহাম্মদ আল গাজালি বিরচিত আকিদাতুল মুসলিম শীর্ষক গ্রন্থ রচনা করেন এভাবে আহলে সুন্নত ওয়াল জামায়াতের ইসলামী চিন্তাবিদগণ বাতিলপন্থীদের জবাব প্রদান এগিয়ে আসেন তাদের অন্যতম শায়েখ আবুল হাসান আল আশআরি রহিমাহুল্লাহ ও শায়েখ আবুল মনসুর মা মাতুরদি রহিমাউল্লাহ তারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আকাইদ শাস্ত্রের উৎপত্তি ও বিকাশ লাভ করে তো তোমরা জানো যে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ হয়ে আবুল হাসান আশারে আবুল মনসুদ মাতুরদি ওরা আকায় শাস্ত্রের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং কিতাব লিখেছেন ওনারা বাতিল যারা পন্থী ছিল তাদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন এভাবে আস্তে আস্তে এই সহি আকিদার গবেষণা হতে হতে আকায়ের শাস্ত্র একটি আলাদা স্বতন্ত্র একটি শাস্ত্রে পরিণত হয় তো এখানে দেখো তোমরা সংক্ষিপ্ত আকারে এখানে ইয়া করা হয়েছে সংক্ষিপ্ত আকারে এর উত্তর দেওয়া হয়েছে তো এটা তোমরা চাইলে তোমরা এই পারবে তোমরা এটা অবশ্যই এই পারবে চেষ্টা করলে লিখতে হবে শিখতে হবে পড়তে হবে এবং তোমাদের পুরো বিষয়টা যখন মাথায় থাকবে তখন তোমরা নিজেরাই সংগ্রহ করে সংক্ষিপ্ত করে তোমরা নিজেরা লিখতে পারবে তো আমরা আর বেশি কথা বাড়াবো না এই ছোট করে তোমরা শিখবা ইনশাআল্লাহ তোমাদের নাম্বার পেয়ে যাবে তোমরা তো প্রথমে ভাবছিলে এত বড় প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখবো আমি দেখলে আমি কোনো পয়েন্ট ছাড়া একটা প্যারা বা দুইটা প্যারার ভিতরে আমি সব কিছুর উত্তর আমি সংক্ষিপ্ত করে আমি সেখানে দিয়ে দিয়েছি তোমরা সেভাবে লিখলে তোমরা এই সংক্ষিপ্ত সময়ে তোমরা সুন্দর ভালো এবং আনসার করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে তো তোমরা সংক্ষিপ্ত আকার উপসংহারটা লিখে দিবা উপসংহার কিন্তু লিখতেই হবে উপসংহার না লিখলে তোমরা নাম্বার পাবে না তো আকিদার বিভ্রান্তি ও বিকৃতি সমাজে ও জীবনে বড় ধরনের ফিতনা ফাসাদের কারণ আকিদার বিভ্রান্তি বিকৃতি বিকৃতি সমাজে ও জীবনে বড় ধরনের ফিতনা ফাসাদের কারণ কারণ সমাজ ও জীবনে ফিতনা হয় আকেদার বিভ্রান্তি ও বিকৃতির কারণে এটা সবাই জানে মানুষের প্রতিটি কর্মে বিশুদ্ধতা ও অশুদ্ধতা আকেদা বিশ্বাসের উপর নির্ভর করে চাই তা হোক ধর্মীয় বিষয় বা পার্থিব বিষয় এই কারণে নবী সাল্লাহ আলী ওসাল্লাম আরবদের আকেদা বিশ্বাস দীর্ঘ এগারো বছর কাল ধরে সংযোজনের কাজে ব্যবহৃত ছিলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এলমে ওহির মাধ্যমে সমস্ত মুসলমানকে একেই স্টেজে একেই শান্তির পতাকা তোলে উনি সবাইকে সমবেত করেছিলেন এবং কোনো ভেদাভেদ ছিল না এলমে ওহি ছিল এবং সব কিছু আল্লাহর পক্ষ থেকে এবং মহানবী সাল্লাহ সাল্লাম নিজের যোগ্যতা বলে এবং ওনার জ্ঞান গরিমা দিয়ে আখলাক দিয়ে উনি সব কিছুর সমাধান দিয়েছিলেন এবং ওনার পরে বিশৃঙ্খলা হাওয়াতে আবার আকাশ শাস্ত্র উৎপত্তি ও বিকাশ লাভ করেছে যাতে মানুষের মাঝে আবার ঐক্য ফিরে আসে এবং যারা বাতিলপন্থী তাদের জন্য দাঁতভাঙ্গা জবাব দেওয়া হয় এবং তারাও যেন বুঝতে পারে যে তারা ভুল পথে আছে তো আমরা আজকের এই আকাইদ ও ফিকার এই বিষয়টি আমরা ভালোভাবে শিখব তো আমি আজকে তোমাদের এখানে ক্লাসটা আমি শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ সব ভালো থাকবে সুস্থ থাকবে সব পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইলালিকা